আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক পড়ুয়া দীপু কক্সবাজারের মনখালি এইটি ফাইভ রেঞ্জে অনুষ্ঠিত হবে বাৎসরিক surface to air missile firing আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় আগামী পনেরো থেকে একুশ মার্চ পর্যন্ত কক্সবাজারের মোনাখালী এমডি ফায়ারিং রেঞ্জে বাৎসরিক surface to air missile firing অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফায়ারিং অনুষ্ঠিত হবে ফায়ারিং চলাকালে ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণ জেলে নৌযান ও বিমান বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে রামু উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল সম্পন্ন হয়েছে রামুচ্চমোহন স্টেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের সমন্বয়ক ব্যারিস্টার শেখ ফজলে নাইম সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরোয়ার কাজল এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুল আলম মহেশখালীতে শুরু হয়েছে দুই দিনের ষষ্ঠ আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি ও প্রতি বুদ্ধিজীবী সম্পাদক সাদাত উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি এ সময় অতিথি ছিলেন মহেশকালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশেক উল্লা রফিক মেলায় দশটি স্টল স্থান পেয়েছে স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস গতকাল বিকেলে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী সহ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উখিয়ার মরিচা পাগলির বিল সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক তৈরি কালভার্ট ব্রিজ ও গাইডওয়াল নির্মাণ উপজেলা প্রকৌশলী রকুনুজ্জামান খান জানান দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় উখিয়া রামু ও নেক্ষুংচড়ির সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন সহ পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে কক্সবাজারে শুরু হয়েছে অনূর্ধ্ব পনেরো Sheikh Russel beach football tournament গতকাল বিকেলে সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশের আটটি বিভাগের ছিয়ানব্বই জন অনূর্ধ্ব পনেরো বালক এবং বালিকা খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাসিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন উদ্বোধনী